ইয়ে। বিড়ি নেই তোমার বাড়ি কোথা হুজাপাড়ার বাড়ি দাম এটা কি যাও হ্যাঁ বাড়ি কোথা হুজাপাড়ার বাড়ি বিড়ি দাও না বাড়ি কত আমার মরে গেছে গল্পে বই তুমি গল্পে দাম বিড়ি নেই গো হ্যাঁ, বাড়ি কোথাকে বাড়ি হুজাপাড়ার বাড়ি দাও না চাইছি দাম কিছু করো না না না না বিড়ি খাবো দাম হ্যাঁ, নাম না খাবো দাম হ্যাঁ। মরে গেছে দাম দাম হ্যাঁ, হ্যাঁ, মরে গেছে গেছি কানাই কানাই হ্যাঁ, হয়েছে না বিয়ে করেছি পালিয়ে গেছি বিয়ে করবো পালিয়ে গেছি বিয়ে করে বউ পালিয়ে গেছে একটা গেছে বউ হ্যাঁ পালিয়ে গেছে বিয়ে করবি দাও দাও দেবো না দাম না একটা দাম না একটা একটাই আছে একটা দাম না বুঝি দাম না যাতে নিয়ে তো দু টাকার বিড়ি দাঁড়াও তাহলে বাড়িতে কে কে থাকে বাড়িতে আমি থাকি আর আমি থাকি রাত্রেবেলা একাই থাকো খাওয়া দাওয়া কোথাও করো খাওয়া দাওয়া ভাগনা আনে ভাগনা আনে হ্যাঁ। কি করে ভাগনা ভাগনা ভাত তো রান্না করে একবার আনে ভাত তরকারি রান্না করে আলু তরকারি মাছ ডিম তরকারি যা হবে রান্না করে আনবে আর তুমি কি মুড়ি আছে জল আছে তুমি সারাদিন এই করো নাকি হ্যাঁ হ্যাঁ সারাদিন আর একটু খালি ঘরে থাকি আর ওই পাঁড়া হ্যাঁ। হ্যাঁ, দিয়ে কিনি পাঁড়া হেঁটে আছে হ্যাঁ পয়সা চাই দেখি তাই না আর ইয়ে আর সেখানে যাবো সেখান থেকে সেখানে যাবো তোমার হাতে তো বিড়ি আছে তো হ্যাঁ? তোমার হাতে তো বিড়ি আছে বিড়ি নি আমি বিড়ি সেটা খেয়ে এই এই মিথ্যে কথা বললে খেয়ে আমার ক্যামেরা বিড়ির ফটো উঠে গেছে ঘরে ক্যামেরা আমার বিড়ির রেকর্ড উঠে গেছে ঘরে আছে একটা লোকে সব চেয়ে চেয়ে খাই গাইছে ঠিক না বাংলা মনে সব লোকে ঠিক না চেয়ে চেয়ে খাই চেয়ে চেয়ে খাও জল খেয়েছি বিড়ি খেয়েছি চা চা খেয়েছি জল খেয়েছি বিড়ি খেয়েছি সব ওই দিকে চা বাঙালি ওই দিকে একটা চা পাঁচ টাকা পয়সা দিয়েছি আর বিলটা খালি পয়সা দিয়েছি বিল তোমার বয়স কত এখন সত্তর আশি এটা ষাট সত্তর আমি এটা অনেক দূর সেই দিকে আমি যাবো বউ ছেড়ে দিয়েছো তাহলে এখন কি আসতে ভটকাও থেকে থেকে পয়সা চেয়ে চেয়ে দিল দিল ওইদিকে পাঁচটা ওইদিকে সব দিয়েছে হ্যাঁ। রাতে হ্যাঁ, শীতে ঘর এখান থেকে সেদিকে যাবো পয়সা চেয়ে চেয়ে শীতে ঘরে একবার শীতে আর ওই দিকে বিড়ি খেয়েছি চা খে- জল খেয়েছি হ্যাঁ। চা খেয়ে চা জল বিড়ি খেয়েছি ওইদিকে আর বিড়ি এত ভালো লাগে খেতে হ্যাঁ বিড়ি খাই না ঘরে আর বিড়ি আছে ভাগনান আর দিকে সব লোককে চেয়ে চেয়ে খাই হ্যাঁ দিন- পয়সা বিড়ি চা জল চা দেখো চা বিড়ি জল বিড়ি চেয়ে চেয়ে এই ওইদিকে দিনে কটা করে বিড়ি খাও ঘরে এক বান্ডিল না ঘরে বিড়ি আছে এক দেখো, তোমার কি চিনি চিনি চলে যাচ্ছে দেখো লোকটা bundle। ওরা ওসব নিয়ে চলে যাবে হ্যাঁ তুমি ওকে চেনো আর বাবা আর বাবা মা নেই গো মরে গেছে ছয় দিন মরে গেছে কত দিন কতদিন হয়েছে অনেক মরে গেছে হ্যাঁ মরে ওটা কারখানা লোক গো মরে গেছে বউ পালে গেছে বিয়ে করেছি বউ পালিয়ে গেছে সেই ভালো লাগে ও ভুইয়া পাড়ায় বাড়ি তোমার ওজা পাড়া ওজা পাড়া ওজা পাড়া ওজা পাড়া ওজা পাড়া ওজা পাড়া আমি মুচিমান্ডা দেখেন গিয়ে ওই ডান দিকে যে রাস্তা ওজা পাড়া মাম্মা মরে গেছে বউ পালে গেছে আমি বিয়ে করব নি বউ পালে গেছে বউ ভালো লাগে দিনে কটা করে বিড়ি খেতে পারবে রাত্রিবেলা না রাত্রিবেলা আমার শুভুন সারা রাত রাত্রিবেলা না ধরে চুম মেরে বসে থাকবো বিড়ির জন্য হ্যাঁ ঘরে বিড়ি রাত্রিবেলা সারা না এটা খারাপ আমার বাবা না বলতো সারা চুপ মেরে রাত্রিবেলা যে চান করবো জল আনবো আর ভাগনা ভাত আনবে খেয়ে দিয়ে রাত সারাদিন রাত্রিবেলা চুপ মেরে ঘরে ধরে বসে থাকবো ঘরে দৌড় আছে ঘরে রাত্রিবেলা আবার ধরে বসে থাকবো আগুন দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা তাহলে বলো এখানে ক্যামেরাতে বলো বলে আমার এই ভিডিওটা দেখবে হ্যাঁ সবাই বিড়িটা জ্বালা খেতে খেতে বলো বলবে তো হ্যাঁ, বিড়ি দিলুম বললে না ওই